প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত নাটকে নাটকীয়তাকেও যেন হার মানালো কাতার দোহা লুসাইল স্টেডিয়াম হয়ে থাকলো সুন্দর ফুটবলের অনন্য এক উদাহরণে যে লুসাইলে সৌদি আরবের কাছে হার দিয়ে শুরু হয়েছিল আলবি সিলিসেদদের সেখানে তারা ঘুচালো ছত্রিশ বছরের শিরোপা খরা প্রথমার্ধে দুই শূন্য গোলে লিডের পরও অ্যাম্পাবের জোড়া গোলে নব্বই মিনিট শেষ হয় দুই দুই গোলে অতিরিক্ত সময় মেসি দ্বিতীয় গোলে শিরোপার পথে থাকলেও আবারও বাধা হয়ে দাঁড়ায় অ্যাম্পাবে ছাপান্ন বছর পর বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করে এই ফরাসি তারকা শুধু বিলম্বই করেছেন আলবি সিলেসেদের বিশ্বজয় কিন্তু টাইব্রেকারে আর আর্জেন্টিনার ছত্রিশ বছরের আক্ষেপ আটকাতে পারেনি ফ্রান্স অথচ ম্যাচের শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন তৃতীয় শিরোপার লক্ষ্যে আর্জেন্টিনার মতো মাঠে নেমেছিল ফ্রান্সও কিন্তু প্রথমার্ধটা ছিল কেবলই আর্জেন্টিনার বল দখল থেকে নিয়ে শুরু করে গোল মুখে আক্রমণ সবই করেছে মেসি আলভেজরা তার এই ধারাবাহিকতায় একুশ মিনিটে পেনাল্টি থেকে আসরে নিজের ষষ্ঠ গোল করেন লিওনেল মেসি ছত্রিশ মিনিটে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিয়ে পাল্টা আক্রমণে ব্যবধান দুই শূন্য করেন ডি মারিয়া বিরতির পর আক্রমণের ধার বাড়ানোর বদলে ফরাসিদের খুঁজে পাওয়াটাই দুষ্কর হয়ে ওঠে পঞ্চাশ মিনিটে প্রথম কর্নার ফরাসিদের এর আগে গোলের চেষ্টা তো দূরে থাক আর্জেন্টিনার রক্ষণে কোনো আক্রমণই করতে পারেনি বিশ্ব আসরের গেলোবারের চ্যাম্পিয়নরা নব্বই মিনিটের খেলায় উনআশি মিনিট পর্যন্ত আর্জেন্টিনার পোস্টে কোনো শটই নিতে পারেনি ফ্রান্স কিন্তু আশি মিনিট থেকে নাটকীয়ভাবে পাল্টে যায় ম্যাচের পুরো চিত্র উনআশি মিনিটে ডি বক্সের ভেতর কোলোমনিককে ফাউল করে বসেন ওটামেন্ডি গোটা ম্যাচে যেখানে গোল পোস্টেই শট নিতে পারছিল না ফ্রান্স সেখানে স্পট কিক থেকে ফরাসিদের ম্যাচে ফেরান কিলিয়ান অ্যাম্পাবে গোল খেয়ে যেন হারিয়ে যায় আর্জেন্টিনা রক্ষণ অ্যাম্পাবে তাসের ঘরের মতো দুমড়ি মুচড়ে দেন আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্ন তা সাইড চালে জায়গা করে নিলে ম্যাচে সমতা ফেরে দুই দুই গোলে অতিরিক্ত সময়েও যে নাটকীয়তা অপেক্ষা করছে তা কে বুঝেছিল একশো আট মিনিটে লাউতারো মার্টিনেজ বল নিয়ে ঢুকে পড়েন বক্সে তার করা ক্রস পান মেসি গোল লাইনের ভেতর থেকে বল ফেরানোর চেষ্টা করেন ফ্রেঞ্চ ডিফেন্ডার কিন্তু প্রযুক্তি ধরিয়ে দিল গোল একশো আঠারো মিনিটে এম্পাবের শট আর্জেন্টিনার ডিফেন্ডারের হাত লাগলে পেনাল্টি পায় ফ্রান্স স্পট কিক থেকে উনিশশো সালের পর বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করে দলকে আবারও ম্যাচে ফিরিয়ে আনেন কিলিয়ান এম্পাবে সে সাথে আট গোল করে নিশ্চিত করে ফেলেন এবারের আসরের গোল্ডেন বুটটি শেষ পর্যন্ত তিন তিন গোলের ম্যাচ গড়ায় টাইব্রেকারে যেখানে অ্যাম্পাবে প্রথম শটে দলকে এগিয়ে নিল পরের দুই শটে হতাশ করেন কোমেন আর সুয়ামেনি দারুণ শট ঠেকিয়ে দলের জয় নিশ্চিত করে ফেলেন গোল্ডেন গ্লাভস জয়ী এমিলিয়ানো মার্টিনেস আর্জেন্টিনার হয়ে মেসি দিবালা পারেদেস আর মন্টিয়েল বল জালে জড়ালে চার দুই গোলে স্বপ্নের বিশ্বকাপ হাতে তুলে আর্জেন্টিনা ফুটবল জাদুকর ভিনগ্রহে ফুটবল যাই বলা হোক না কেন ফুটবল শোভা পেল শ্রেষ্ঠ ফুটবলারের হাতে পূর্ণতা পেল মেসির কেরিয়ার